শুনে যা পাখি তুই একটি কথা ওর কানে কানে গিয়ে বলে যা কতটা ভালোবাসি আমি তাকে সে কি তা জানে না বৃষ্টি ঝরা চাঁদটি হাসে শুনে যাও পাখি তুই একটি কথা ওর কানে কানে গিয়ে বলে যা কতটা ভালোবাসি আমি তাকে সে কি তা জানে ফেরানো যায় না আমার তোমায় দেখলে কাছে ঘুমের ঘরে দেখি আমি তাকছো আমাকে কাছে চোখ ফেরানো যায় না আমার তোমায় দেখলে কাছে ঘুমের ঘরে দেখি আমি তুই একটি কথা ওর কানে কানে গিয়ে বলে যা